ba? Sagot ko. Kita kurang mungkin kita apa? Guys, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কানার বাইক। হ্যালো গাইজ তার কাছে back to new video and welcome to আর এনাদার ব্লগ সো গাইজ সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সো গাইজ এটা আমাদের নেক্সট ব্লগ আর আজকের ব্লগটা ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমাদের ব্লগটি কী নিয়ে আজকে আমাদের ব্লগটি হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের একটা রাত নিয়ে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো ভিডিওতে অনেক মজা হবে দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে সো গাইজ আমার সাথে আবির আছে আর টিমের অন্য লোক ওদিক গেছে মানে ওরা ওই কোনে কোনে গেছে আর ওই দুই সাইডে বক্স আর আমাদের তো গাইস আমাদের রান্নাবাড়ির কাজ অলরেডি শুরু হয়ে গেছে এই যে রান্না করতেছে আমাদের বড় ভাই ইব্রাহিম ভাই রান্না করতেছে অনেক সুন্দর রান্না করে আমি যে লাড়ালাড়ি করে তো গাইস দেখতে থাকুন era এখন রাত এগারোটা বাজে মনে করেন চারিদিকে একবার অন্ধকার চারিদিকে অন্ধকার শুধু আমরা একমাত্র বান্দা যে রাত মানে এগারোটা বাজে আমি রয়েছি বারোটা বাজার রাস্তায় বয়ে রয়েছি কালকার রাত বারোটার পর থেকে নতুন একটা দিন আইব নতুন একটা বছর আইব নতুন একটা বছর আইব তখন আমার বন্ধু ওই নতুন একটা প্রেম করবো এখন করে নতুন করবো আবার ইয়া করে আর আমি নতুন লাইফে তো প্রেম প্রেম নাই আমার লাইফে আরে এই বন্ধুরা এই যে বন্ধুরা রান্না করে আবার নতুন শুরু করবো তো গাইজ দেখতে থাকুন আরও অনেক মজা হবে রান্নাবাড়ি শেষ একবারে পুরো শেষ হয়েছে আর এই জাবির পুজো করছে আবির এই জায়গায় সুন্দর প্রোগ্রামেট করছে না না কিন্তু খাইতে সেগুলো কিন্তু খাওয়া ঠিক না সবাই খাবো না কে কারণ খাবার খাবো গাইস আমাদের খাওয়া দাওয়া একবারে শেষ মানে আমার খাওয়া শেষ ওদের খাওয়া আমার শেষ হয় নাই এই যে বড় ভাইরা এখন খাইতেছে এই যে যাই হোক পরিবেশটা অনেক সো গাইস এখন আর রাত বারোটা বাজে নাই বারোটা বাজে আর কয়েক মিনিট আছে আর তো অনেক একটা দামাকা একটা তারপর তারপরে তো দেখতে থাকুন ভিডিওটি যে চ্যানেল বই আর যায় না পেটে যায় না বেশি হয়েছে এই কয়টা খাইয়া বেশি হয়েছে আগের বছর মনে করো দুই প্লেট করে নিয়েছিল এখন আজকে এখনো নতুন দিন আইতে আরো আঠেরো মিনিট বাকি আছে আচ্ছা, আচ্ছা, মানে আমরা এখনো দুই হাজার একুশ সালে করে রয়েছি একটু পরে আমরা বাইক ছিলাম এই যে আজকে এখনো খাওয়াই শেষ হয়ে যায় খাওয়া শেষ হয় নাই তো আচ্ছা, তো গাইস দেখতে দেখুন বারোটা বাজার সাথে সাথে গেছে একটা দাবা খা একটা ইয়ে গাই এটা কোনে কোনে ভাই গোসল করে লা একটু প্রমাণ করে যে শীতে যে আমরা গোসল করি এটা প্রমাণ করা দে ঠান্ডা না অনেক আবার তোরে যদি কোনো মাইয়ে কয় যে তুই গোসল করছ ভাই আমি রাজি না ভাই ভাই ভাই আমি ভাগো ভাগো ভাগো প্রমাণ করে দে যে বারোটা বাজতে আমার সামনে আছে বারোটা বাজার বারোটা বাজার Thank you. সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের পাশে থাকবেন সবসময় সো গুড বাই